আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করার পরেও যে ওয়ার্কটা করছি সেখান থেকে অনেক সময় আমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাই না তো আজকে বেসিক্যালি আমরা এই ভিডিওতে কথা বলবো প্রচুর স্টুডেন্ট থাকে তারা হান্ড্রেড পার্সেন্ট টাইম দিচ্ছে পড়াশোনার উপর কিন্তু রেজাল্ট পাচ্ছে না প্রচুর ওয়ার্কার থাকে বিভিন্ন সিস্টেমে আমরা কাজ করি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না প্রচুর জব হোল্ডার আছে প্রচুর রিলেশনশিপ আমরা করি আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি কিন্তু রেজাল্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি না তো আজকে আমরা এখানে আমরা কথা বলবো যে কেন আমরা রেজাল্টটা পাচ্ছি না এবং কি করলে আমরা হান্ড্রেড পারসেন্ট রেজাল্টটা পাবো তো বন্ধু মাই ডিয়ার ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন যাতে সমস্ত ভিডিও এরকমের আপনারা সবার আগে পেয়ে যান তো আজকে আমরা কথা বলবো যে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়েও কেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাই না সে দেখুন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেবো তাহলে আপনি বুঝতে পারবেন গাছ কাটা দেখেছেন সবাই বলবেন ইয়াস আমরা দেখেছি কিন্তু গাছ কি দিয়ে কাটা হয় কুড়ুল বা করাত দিয়ে রাইট এবার মনে করুন আপনি একটা ব্লেড নিয়ে গেলেন আর ব্লেড দিয়ে গাছ কাটা শুরু করে দিলেন আপনি মেহনত করছেন আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত মেহনত করলেন আচ্ছা স্যার বলুন আপনি কি গাছটা কাটতে পারবেন অবশ্যই সবার অ্যান্সারটা নো হবে তাই না সেমভাবে আপনি যে কাজটা করছেন সেখানে আপনি কতটা এফোর্ট দিচ্ছেন কতটা পরিশ্রম করছেন এবং প্রপার সিস্টেমেটিক ওয়েতে আপনি দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা আপনাকে কিন্তু দেখাটা খুব জরুরি কারণ যারা আমরা কাজ করি দুটো টাইপের কাজ করি কিছু লোক থাকে যারা ঠিকা পুরানোর জন্য কাজ করি সে পড়াশোনা হতে পারে কোনো বিজনেস হতে পারে বা রিলেশনশিপ হতে পারে আর কিছু মানুষ থাকে যারা প্রফেশনালি করে পড়াশোনাটা করলে তো প্রফেশনালি করছে রিলেশনশিপটা করলে সেটাও মন দিয়ে করছে বা আমি যদি কোনো বিজনেস বা জব করি সেটাও কিন্তু আমি মন দিয়ে করছি আর সব কিছু কী বলুন তো অভ্যাসের উপর ডিপেন্ড করে যে কাজটা আপনি যত মনোযোগ দিয়ে যত বেশি করবেন আপনি সেই কাজের উপর তত বেশি মাস্টার হতে পারবেন আপনারা অবশ্যই তেলমিল দেখেছেন কোনোদিন যদি সুযোগ হয়ে যাবেন আমি একবার গেছিলাম গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করি একটা টিন থেকে আর একটা সরিষা তেলের টিনে ঢেলে দিচ্ছে তেলটা কোনো রকম চুঙ্কি ব্যবহার না করে আর আমরা বাড়িতে একটা বোতল থেকে আর একটা বোতলে ঢালতে গেলে আমাদের অনেক তেল পড়ে যায় আমরা চুঙ্কি ব্যবহার করি তারপরেও কিন্তু পড়ে যায় তাই না তাহলে পুরো জায়গাটা কিন্তু অভ্যাসের উপর ডিপেন্ড করছে আমি কিছুদিন আগে অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম নিখিলেশবাবুর সাথেই গেছিলাম নিখিলেশবাবুর বাইকে তো স্যার কী করেছিলেন মাস্ক পরার জন্য দুটো হাত বাইক চালাচ্ছেন বাইক চালাতে চালাচ্ছে হাত ছেড়ে দিয়ে মাস্ক পরছেন তো আমি তো রীতিমতন ভয় পেয়ে গেছি আমি স্যারকে বলছি যে স্যার আপনি হাত ছাড়ছেন কেন পড়ে যাবো তো স্যার বলছেন যে না না আমরা পড়বো না কারণ আমার অলরেডি অভ্যাস আছে আপনি মরণ কুয়া দেখেছেন সেখানে এইটুকু একটা গোলাকার ঘেরার মধ্যে এতগুলো বাইক এত স্পিডে কিভাবে চলছে আপনি একবার ভাবুন তো আপনি যদি সার্কাস দেখে থাকেন বা আপনি যদি টিভিতে ড্যান্স দেখে থাকেন তাদের ব্যালেন্সিংটা একবার আপনি দেখুন ওখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন সব কিছু ডিপেন্ড করে একটা সিস্টেমের উপর সব কিছু ডিপেন্ড করে একটা প্র্যাকটিসের উপর আপনি কতবার প্র্যাকটিস করছেন কত মনোযোগ দিয়ে করছেন এবং সেই সিস্টেমে আপনি করছেন কি করছেন না একটা বইতে আমি পড়েছিলাম যে কোনো কাজ আপনি যদি হাজার বারের বেশি মনোযোগ দিয়ে করেন সিস্টেমেটিক হইতে করেন তাহলে আপনি ওই কাজে আপনি মাস্টার হয়ে যাবেন তো আমি আপনাদের কাছে একটা ছোট্ট স্টোরি বলবো যার মধ্যে পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা জাহাজ ছিল যে জাহাজটাতে এক দেশ থেকে আরেক দেশে কয়েক কোটি টাকার কাঁচামাল যাচ্ছিল তো যেতে যেতে কি হয়েছে মাছ সমুদ্রে জাহাজটা খারাপ হয়ে গেছে আই মিন স্টার্ট হচ্ছে না ওখানে যে সমস্ত ইঞ্জিনিয়ার ছিল দু একজন তারা সারাই করার চেষ্টা করলো স্টার্ট ধরানোর চেষ্টা করলো কিন্তু কোনোভাবে হলো না ঠিক তো তারা বাইরের দেশকে খবর দিল এবং ওইখান থেকে হেলিকপ্টার করে ইঞ্জিনিয়ার এলো চার পাঁচজন কিন্তু তারাও চেষ্টা করে প্রায় এক থেকে দেড় দিন লেগে কিন্তু কোনোভাবে ওটাকে সারাই করতে পারছিল না খুব টেনশনের মধ্যে ছিল কারণ ওখানে কয়েক কোটি টাকার কাঁচামাল ছিল রাইট তো ওই রকম সময় ওইখানে একজন এক বৃদ্ধ ছিল যে ওখানের কাঁচামাল যে ছিল ওগুলো লোড করতো লোড আনলোড করতো ওখানে হেল্পার আমি বলতে পারি তো ওই হেল্পার কি বলছে যে স্যার আমি কি একবার ট্রাই করে দেখবো হয় আর নেই তো যে সমস্ত ইঞ্জিনিয়ারগুলো ছিল সবাই হাসাহাসি করছে যে এত বড় বড় ইঞ্জিনিয়ার যারা করতে পারলো না কিছু আর ভাই তুই করে দিবি তো ওই বৃদ্ধ কথা শুনে ওখানের একজন বস ছিল বলছে আচ্ছা ঠিক আছে ভাই তুমি করে দেখো তোমরা হেসো না একে করতে দাও আমরা তো করতে পারি না যদি করতে পারে তো ট্রাই তো করুক না পারলে না পারবে তো ওই সময় ওই বৃদ্ধ কী করেছে নিচে নেমে গেল জাহাজের এবং ওখানে একটা দড়ি দিয়ে কোথাও একটা টান দিল আর একটা হাতুড়ি নিয়ে দুবার খাট খাট করে মেরে দিল দিয়ে বলছে ক্যাপ্টেনকে যাচ্ছে এবার জাহাজটাকে স্টার্ট মেরে দেখো আর চমৎকার একটা জিনিস যখনই জাহাজটা স্টার্ট মারে স্টার্ট ধরে যায় তো সবাই একদম মানে আনন্দে উৎফুল্ল এত কোটি টাকার মানে কাঁচামাল ছিল সেখানে কিন্তু সবাই অবাক যে এই বৃদ্ধ করলো কী করে তো সবাই হ্যাপি তো তখন ওখানে যে বস ছিল বলছে আচ্ছা তোমাকে আমি সারপ্রাইজ দেবো তুমি কি নেবে বলো তোমাকে আমি গিফট দেবো তুমি যা চাইবে আমি তোমাকে দেবো যখন ওই বৃদ্ধ বলছে যে নানা স্যার আমার কিছু লাগবে না এটা তোমার ডিউটি আমি তো এর হেল্পার তো আমি এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে তো বস মানেনি যে না তোমাকে নিতেই হবে তো ও বললো ঠিক আছে তাহলে আপনি কাজ করুন আমাকে এক লাখ টাকা দিন তো বস অবাক যে দুটা হাতুড়ি মারলো তার জন্য এক লাখ টাকা ও দু হাজার পাঁচ হাজার কিছু বলবে দশ হাজার বলবে কিন্তু এক লাখ টাকা তো সেও খুব চালাক ছিল বলছে আচ্ছা তুমি আমাকে একটা বিল বানিয়ে দাও কারণ আমাকে তো দেখাতে হবে তুমি একটা বিল বানিয়ে দাও এক লাখ টাকা কিসের জন্য তুমি চার্জ লাগতো কোন কোন খাদে এক লাখ টাকা খরচা হচ্ছে তো তখন ওই বৃদ্ধ বিল বানিয়ে দিল যে এক হাজার টাকা হচ্ছে হাতুড়ি মারার জন্য মন দিয়ে শুনবেন এক হাজার টাকা হচ্ছে হাতুড়ি মারার জন্য আর নিরানব্বই হাজার টাকা হচ্ছে হাতুড়িটা কোথায় মারতে হবে তার জন্য তাহলে ইম্পর্টেন্ট এটা নয় হাতুড়ি মারা হাতুড়ি তো যে কেউ মারতে পারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হাতুড়িটা কোথায় মারতে হবে তাহলে আমাদের জীবনে আমরা কাজ করছি আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করছি কিন্তু ভুল জায়গায় হাতুড়িটা মারছি না তো বি কেয়ারফুল তাহলে আপনি দেখুন হাতুড়িটা প্রপার জায়গাতে আপনি মারছেন কি মারছেন না আপনি যদি বিলেট নিয়ে গাছ কাটতে যান তাহলে কিন্তু সম্ভব নয় আপনাকে করাত বা কুড়ুল নিয়ে যেতে হবে সেমভাবে আপনার জীবনে যে প্রবলেমটা রয়েছে বা যেখানে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন আগে ওইখানে আপনাকে হাতুড়িটা মারতে হবে আর এটা যদি কেউ খুঁজে পায় সেটা একমাত্র আপনি খুঁজে পাবেন একমাত্র আপনি জানেন আপনার বাধার কারণটা কি আপনার প্রবলেমের কারণটা কোথায় আর সেখানে হাতুড়িটা আপনি যদি ঠিকঠাকভাবে মারতে পারেন তাহলে আপনার লাইফটাও একটা চমৎকার হবে আর আপনিও এভরি টাইম স্মাইল দিয়ে থাকতে পারবেন আর আমি লাস্ট একটা কথা বলে শেষ করব কার দেখাও কুচাইছে দুনিয়া কান্না চাহে আপে যাইছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার চ্যানেলে রেগুলার দেখেন বা দেখেন না সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে thank you best of luck ভালো থাকবেন নমস্কার